সৃষ্টি তোমার কত সুমহান হে আল্লাহ মেহেরবান শূন্য আসমান আর সবুজ ভুবন কুদরাতি তোমার শান সৃষ্টি তোমার কত সুমহান হে আল্লাহ মেহেরবান অতি মূল্যবান কথা কবি কলমের ভাষায় লিখছেন শুনুন দোলা কে কি বা ভোলা কে পোলা কে বা এ সুরভিত পুলকিত গুরলে তামাম হে আল্লাহ মেহেরবান সৃষ্টি তোমার কত সুবহান হে আল্লাহ মেহেরবান সবুজ সবুজ বসুন্ধারা পুষ্পের তো সুবাস ভরা আকাশ ভরা লক্ষ তারা সৃষ্টি অফুরান হে আল্লাহ মেহেরবান মন সৃষ্টি তোমার কত সুমহান হে আল্লাহ মেঘের বান তারপর শুনুন আধার রাতে চাঁদের প্রদীপ সাগর মাঝে সো বলো না ময়নার মধুর কলতান হে আল্লাহ মেহেজবান সৃষ্টি তোমার কত সুমহান হে আল্লামে মেহেজবান হাসনো হেনার এমন সুবাস কাঁঠাল চাপার মন হয় রে উদাস পূর্ব আকাশে রং ছড়ায় সূর্যের মধুর কিরণ হে আল্লাহ মেহেরবান সৃষ্টি তোমার কত সুমহান হে আল্লাহ মেহেরবান রং বেরঙের আল্পনায় কেন বলো প্রজাপতির পাখা পাহাড়ি ওই ঝরনা যেন সুধাব যে হে আল্লাহ বা নতুন সৃষ্টি তোমার কত সুমহান হে আল্লাহ মেহেরবান জিন্দা মুর্দার মালিক তুমি জাহির বাতুনে অন্তর জামে করুণাদয় সাগর তুমি তাই নাম তোমার রহমান হে আল্লাহ বান সৃষ্টি তোমার কত সুমহান হে আল্লাহ বান শেষ কথায় আমার প্রিয় কবি এম এ হান্নান সাহেব কি লিখছে শুনুন মারো পাহাড়ের পোকা তুমি তারে পাও দেখা তারে আহার জগিয়ে কুদরতি তোমার দান সৃষ্টি তোমার কত সুমহান হে আল্লাহ মেহেরবান শূন্য আসমান আর সবুজ ভুবন কুদরাতি তোমায় দান সৃষ্টি তোমার কত সুমহান হে আল্লাহ